Hello everyone, I'm Ishwa Jahan Aisha from Vikarnasan College. আজ সকালে বাবার সাথে বসে একটি নিউজ দেখছিলাম নিউজটি এমন ছিল এবারে বি ইউনিটে চৌত্রিশ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র চার হাজার স্টুডেন্ট পাশ করেছে এবং সবচেয়ে দুঃখজনক হলো ইংরেজি বিভাগের জন্য তারা কোনো শিক্ষার্থীই খুঁজে পাচ্ছে না আমি তো খবরটি শুনে বেশ আটকে উঠলাম এবং খুব চিন্তায় পড়ে গেলাম আমি আর দেরি না করে আমার ট্রেনার ইয়াসি স্যারের সাথে যোগাযোগ করলাম স্যার আমাকে একটি চমৎকার অ্যাডমিশন কোচিংয়ের কথা বললেন হ্যাঁ সেটির নাম হচ্ছে অর্জন আমি সেখানে গিয়ে জানতে পারলাম অর্জনে আমাদের অর্থাৎ যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য রয়েছে অনেক সুবিধা আমার মতো নিশ্চয়ই তুমিও জানতে চাচ্ছ সুবিধাগুলো কি কি ছিল হ্যাঁ বলছি অর্জন একটি অ্যাডমিশন কোচিং এবং যেখানে আমাদেরকে অন্য অন্য যে কোচিংগুলো রয়েছে সেগুলোর চেয়ে একটু আলাদাভাবে একটু আলাদা নিয়মে আমাদেরকে তৈরি করে দেওয়া হবে অ্যাডমিশন টেস্টের জন্য হ্যাঁ অর্জন আমাদের যে সুবিধাগুলো দিচ্ছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল এক অর্জনে যে সকল শিক্ষকরা ক্লাস নেবেন তারা দেশখ্যাত রাইটার অর্থাৎ তারা বিভিন্ন বই লেখেন অর্জন আমাদেরকে দিচ্ছে কল সেন্টার যেখানে চব্বিশ ঘন্টা আমরা আমাদের সমস্যাগুলো পড়ালেখার ব্যাপারে যে সমস্যাগুলো আমরা ফেস করব সেটা খুব সহজেই জানিয়ে দিতে পারবো অর্জন আমাদের জন্য তৈরি করেছে এক বিশেষ ধরনের অ্যাপ যে অ্যাপটির সাহায্যে সহজেই আমি পরীক্ষা দিয়ে নিজেকে একটু যাচাই করে নিতে পারবো তবে দুঃখজনক কথা হচ্ছে অর্জনে কিন্তু সবাই পড়ার সুযোগ পাবে না এটা নিয়েও আমি বেশ শঙ্কিত তারপরও কথা বলেছি এবং জানতে পেরেছি যে অর্জনে কেবলমাত্র ষাট জন স্টুডেন্ট পড়ার সুযোগ পাবেন হ্যাঁ ঠিক শুনেছ ষাট জন এবং এই ষাটজন স্টুডেন্টকে একটি পরীক্ষার মধ্যে দিয়ে তারপর তাদেরকে সিলেক্ট করা হবে তারপর এই ষাটজন স্টুডেন্টদের একটি লেভেল টেস্ট নেওয়া হবে অর্থাৎ এই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো এই ষাটজন স্টুডেন্টদের কার কোথায় সমস্যা অর্থাৎ কারো ইংরেজিতে সমস্যা হলে তাকে ইংরেজির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে কারো যদি সাধারণ জ্ঞানে বেশি সমস্যা হয় তাহলে সাধারণ জ্ঞানে বেশি গুরুত্ব দেওয়া হবে কিংবা কারো যদি বাংলায় বেশি সমস্যা হয় তাকে বাংলার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে আচ্ছা ভেবে দেখো তো দেশের অন্য অন্য কোচিংগুলো কি আমাকে এই সুযোগ সুবিধা দিচ্ছে নিশ্চয়ই না তাই দেরি না করে চলে আসো অর্জনে দেখা হচ্ছে তোমার সাথেই সালাম